আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানান যে মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে যে সমস্ত ওয়েবসাইট গুলো কাজ করা যায় বিশেষ করে মোবাইলের মধ্যে বিশেষ করে অ্যাপস রয়েছে বা ওয়েবসাইট গুলো রয়েছে সেই ওয়েবসাইট গুলোর উপরে ভিডিও দিতে সো আমি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় চেষ্টা করি ভিডিওগুলো পাবলিশ করার জন্য আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছে সেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফসেট বিলিয়া ডট আইও এটি একটা ট্রাস্টেড ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি থেকে আপনি খুব সহজে তিরিশ মিনিট পর পর আপনি বিটকয়েন ক্লেম করতে পারবেন এবং সেই বিটকয়েনগুলো অনায়াসেই কয়েন বেস এর মাধ্যমে আপনি আপনার বিকাশের মাধ্যমে নিয়ে আসতে পারবেন আপনার পকেটে সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনি অনায়াসে এই ওয়েবসাইটটি থেকে নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন এবং এর শেষে বলে দিব যে একটি ট্রিপস যে টিপসটি কাজে লাগিয়ে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আনএমপ্লয়েড হয়ে থাকেন তাহলে সেই টিপসটি কাজে লাগিয়ে মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন সো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ফসেট ক্লেম করেছে কত সেটি এবং বিটকয়েন আর্ন করেছে কত সেটি এবং হ্যাপি ইউজার্স রয়েছে প্রায় ষাট হাজার ছয়শত সতেরো জন এবং রোল করেছে এত, সুতরাং আপনারা অনায়াসেই স্ট্যাটিস্টিক্স দেখে বা পরিসংখ্যান দেখে অনায়াসে এই ওয়েবসাইটের প্রেমে পড়ে যাবেন এবং এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে কি কি প্রসেসে এখানে কাজ করা যায় ইনস্ট্যান্ট উইথ রয়েছে অর্থাৎ সাথে সাথে কিন্তু তারা পেমেন্টটা করে থাকে এবং highly rewarding referral program fifty percent পর্যন্ত কিন্তু তারা রেফারেল বোনাস uh, বা ইনকাম দিচ্ছে এবং ফ্রি প্রমোশন করার অপরচুনিটি রয়েছে এবং পাশাপাশি bitcoin every three minutes career claim করা যায় সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং আমার এখানে সাতশো ছিয়াত্তরটি ভিডিও আজ পর্যন্ত দেওয়া রয়েছে আপনি কোনো না কোনো ভিডিও দেখলে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ প্লেলিস্টে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসার আমন্ত্রণ রইল তো ফির একটু পরেই সাথে থাকুন চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি সত্যি এই ওয়েবসাইট ইন্টারফেস দেখে এটির ফ্রেমে পড়ে যাবেন আপনি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন এখানে বলে রাখা বলো আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে একটি নামে একটি অ্যাকাউন্ট খোলা যাবে যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাও একটি নামে একটি অ্যাকাউন্ট খোলা যাবে দুইটি বা একই নামে দুইটি অ্যাকাউন্ট তৈরি করলে তারা কিন্তু আপনাকে ব্যান করে দিতে বাধ্য হবে এটি যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসের নিয়েও আপনাকে সেটি মনে রাখতে থাকতে হবে এবং এটি আমি বলে থাকি with three bitcoins every three minutes আর with up to three hundred dollar in free bitcoins multi multiply your bitcoins uh, H I to L O Weekly lottery with big prizes, Bitcoin saving account with daily interest, fifty percent referral commission for এখানে বলে রাখা ভালো এই ওয়েবসাইটটিতে আপনি দুটো ফ্রি ওয়েতে কাজ করতে পারবেন এবং পাশাপাশি রয়েছে পেইড অপশন দুটো সো আপনাকে আমি রিকমেন্ড করব ফ্রিতে কাজ করার জন্য প্রথমে সো প্রথমে যে কাজটি করবেন আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করলে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসে চলে আসবেন এই ইন্টারফেসটি হচ্ছে এটি এই ইন্টারফেস আসার পরে সরাসরি ইন্টারফেসে এখানে দেখতে পাবেন আপনার নাম দিতে বলেছে এরপর আপনি আপনার নামটি দিবেন এরপর আপনি ইমেল অ্যাড্রেসটি দিবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন এরপর এখানে যে সাইড বক্সটি দেখতে পাচ্ছেন সেই সাইড বক্সে ক্লিক করবেন এরপর আই এম নট এর উপরে ক্লিক করবেন দেন রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করবেন রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেটি হচ্ছে এটি আমি দেখাচ্ছি এই যে এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্টার্ড হয়েছে এবং একটি লগ ইনে ক্লিক করলে আপনি সরাসরি লগ ইন হয়ে যাবেন অথবা আপনি এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন just as a reminder verify your email address to start তাহলে সো আমি আমার ইমেল অ্যাড্রেস চেক করছি ইমেল চেক করার পরে আপনি এখানে একটি ইমেল দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফসেট উইলে এটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করার পরে আপনি নেক্সট ইন্টারফেসে চলে যাবেন অর্থাৎ ইন্টারফেসে আসার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনি সরাসরি একটি অপশন পাবেন অর্থাৎ এখানে এই ইন্টারফেসটি পাবেন ইন্টারফেসে আসার পরে এখানে একটি মেসেজ লেখা রয়েছে this game is approval fair please click on the roll now but to get your free bitcoin the amount of uh, free bitcoin that you get will depend on the number that you will roll and paid out according to the payout table below এখানে একটি টেবল দেওয়া রয়েছে এই টেবলের মধ্যে একটি লাকি নাম্বারের চার্ট দেওয়া রয়েছে লাকি নাম্বার সার্টের এগেনস্টে টা সাজিয়ে দেওয়া রয়েছে আপনি যদি জিরো থেকে নয় হাজার আটশো পঁচাশি এর মধ্যে লাকি নাম্বারটি পান তাহলে আপনি গেইন করতে পারবেন প্রায় পঁচিশ সাতাশির মতো তার মানে এটা টোটাল বিটিসি এরপর এটির মধ্যে থাকলে আপনি এটি পাবেন এরপর টোটাল সর্বশেষ দেওয়া রয়েছে এটি সো আমি এবার দেখাচ্ছি আপনাদের আহ বোঝার সুবিধার্থে এটি আমি কপি করছি অর্থাৎ এটি সাতশি বিটকয়েন রয়েছে এই বিটকয়েন দেখে আমি কিভাবে কিভাবে এটি ইউএসডিতে নিতে হয় সেটি দেখাচ্ছি সরাসরি আমি গুগলে চলে আসলাম গুগলে আসার পরে সার্চ দিলাম বিটিসি টু ইউএসডি তো সেটি এখানে দেখাচ্ছে অর্থাৎ আপনি যদি এটি উইল করতে পারেন বা লাকি নাম্বার হিসেবে আপনি যদি এখানে উইল করতে পারেন তাহলে টোটাল তিনশত আটষট্টি পয়েন্ট থ্রি জিরো আপনি এখান থেকে ডলারটুকু পাবেন এটির পরিমাণ কত হয় সেটি আমি এবার ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট বোঝার সুবিধাতে আপনারা যাতে আরো ক্লিয়ার হতে পারেন যে এটির সম পরিমাণ কত টাকা বাংলাদেশি টাকায় হতে পারে so three sixty eight point three zero into আমি যদি চুরাশি টাকা করে ধরি এক ডলার তাহলে টোটাল কত টাকা হয় আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ হাজার নয়শত সাঁত্রিশ টাকা বিশ পয়সার মতো আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন সো এবার আমি দেখাবো যে এখানে কিভাবে কাজ করতে হয় আর এটি কথা বলে রাখা ভালো যে ফিফটি পার্সেন্ট এখানে রেফারেল কমিশন কিন্তু আর্নিং জেনারেট করার অপরচুনিটি রয়েছে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এটি এটি কিন্তু বেশিরভাগই কিন্তু উইন করে এটি এবং এটি আর যাদের আপনাদের যদি লাখ ভালো হয় তাহলে আপনি এটি উইন করতে পারো সো আমি এটি কপি করছি কপি করার পরে সরাসরি আবার চলে যাচ্ছি এই স্ক্রিনের মধ্যে অর্থাৎ এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি কত ইউএসডি হয় সেটি আমি এটি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটির অ্যাগেনস্টে ছত্রিশ দশমিক আট তিন ডলার আপনি উইন করতে পারবেন অনায়াসে এটি যদি আপনি ডলারে কনভার্ট করেন তাহলে বাংলাদেশ বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন অনায়াসে এটির টাকার পরিমাণটা দেখতে পাবেন এবার দেখাবো কিভাবে এখান থেকে কাজ করতে হয় আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এখানে থ্রি ডট মেনু ডান দিকে দেখতে পাবেন সেই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন সেই মেনুগুলো সব কিছু কিন্তু আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে শো করবে সো প্রথমে কিভাবে ক্লেম করতে হয় তার মানে রোল করতে হয় সেটি দেখাচ্ছি সো রোল করার জন্য আপনি নেক্সট এটি ট্যাবে যাব ট্যাবে যাওয়ার পরে এখানে একটু স্ক্রিন স্ক্রলিং করে চলে আসবেন এখানে যেটা জিরো জিরো দেখা যাচ্ছে I am not a robot সেটিতে ক্লিক করবেন প্রতি তিরিশ মিনিট পর পর আপনি ক্লেম করতে পারবেন ক্রস ওয়ার্কস এখানে একটি ক্যাপচার রয়েছে ক্রস ওয়ার্কস হচ্ছে এটি তারপর এটি তারপর এটি তারপর আমি এই যে ভেরিফাই দেখতে পাচ্ছেন এখানে আরেকটি চলে আসছে যত ক্যাপসা আসবে তত ক্যাপসা আপনাকে ফিল আপ করতে হবে দ্যাটস ইট এতটুকু সো ভেরিফাই আমি ক্লিক করছি ভেরিফাই ক্লিক করার পরে আমি এটি পেয়েছি এরপর রোল নামা ক্লিক করব রোল নামা ক্লিক করার পর দেখা যাক আমার ভাগ্যে কি আছে সেটি সো পাঁচ হাজার নয়শত তেতাল্লিশ তার মানে আমি প্রথমটি উইন করেছি দ্যাটস ইট এতটুকু এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি টাইম কাউন্ট হচ্ছে প্রতি 30 মিনিট পর পর আপনি এখানে ক্লেম করতে পারবেন আমি ভিডিও শেষে বলে দিব কিভাবে আপনি স্টুডেন্ট হয়ে থাকলে বা আনএমপ্লয়েড হয়ে থাকলে এ ধরনের কাজ আরো ওয়েবসাইটে পেতে পারে সেটি টিপস বলে দিব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সো সো এটি আমি ক্লেম করলাম ক্লেম করার সাথে সাথে কিন্তু এটি ইনস্ট্যান্ট আমার পেমেন্ট হিসেবে জমা হলো দ্যাটস ইট এতটুকু তো প্রথম যে অপশনটি ফ্রিতে কাজ করতে পারবেন সেটি হচ্ছে রোল নাও অর্থাৎ প্রতি 30 মিনিট পর পর আপনি এখানে রোলগুলো ক্লেম করে বা রোলিং করে আপনি এখানে আর্নিং এনশিওর করে নিতে পারবেন এরপর যে এক্সট্রা রয়েছে সেই এক্সট্রাতে ক্লিক করবেন এক্সট্রাতে ক্লিক করার পরে এখানে link one link two link three link এবং লিঙ্ক ফোর পর্যন্ত দেওয়া আছে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পরে আপনি তার আগে এই জিনিসটুকু একটু পড়ে নেবেন click on any of the links below to generate on an extra free roll You can only visit its links every 24 hours প্রত্যেক যে চারটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই চারটি লিঙ্কের মধ্যে চব্বিশ ঘন্টা পর পর আপনি এখান থেকে ক্লিক করে আর্নিং করতে পারবেন attention please ensure you click only after rolling so that so the time you will reset টাইপটা এখানে রিসেট করা থাকবে সেটি বলেছে সো আমি এটিতে ক্লিক করছি ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে আপনাকে একটু এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনি চাইলে এখানে যে পপ আপ মেনু রয়েছে সেই পপ আপ মেনুটা কেটে দিতে পারবেন এখানে প্লিজ ওয়েট একটি সময় এখানে কাউন্ট হচ্ছে এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি যদি ব্যাকে চলে আসেন তার মানে এটিতে কাজ করার পরে এখানে যে অসুবিধা সেই অসুবিধা হচ্ছে যে এখানে বারবার পপ আপ মেনু বা গুলো চালু হবে সেগুলো আপনি দেখবেন না না দেখে আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন এইভাবে আপনি link one link two link three link four পর্যন্ত আপনি কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টা পর পর আমি একটি লিঙ্ক ওয়ানে ক্লিক করেছি ক্লিক করার পরে আমি নেক্সট ইন্টারপেজে চলে গিয়েছি নেক্সট ইন্টারপেজে যাওয়ার পরে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে চব্বিশ ঘন্টা পরে আপনি লিঙ্ক টুতে ক্লিক করবেন এইভাবে লিঙ্ক থ্রি লিঙ্ক ফোরে ক্লিক করবেন দ্যাটস ইট এ হচ্ছে দুটো অপশন প্রথমত রোল নাও এরপর এক্সট্রা এই দুটো অপশন হচ্ছে ফ্রি অপশন তার মানে এখানে ফ্রিতে আপনি আর্নিং করতে পারবেন এরপর ডায়াস এবং লটারির যে দুটো রয়েছে সেগুলো হচ্ছে পেইড অপশন আশা করি বুঝতে পেরেছেন এবার আমি অফারে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন রয়েছে এগুলো আপনার আপাতত না দেখলে চলবে এরপর আপনি এখানে সেভিংস এ ক্লিক করলে আপনি এখানে সেভিংস বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনি দেখতে পাবেন সো এগুলো একটু একটু পড়ে নেবেন এখানে বিশেষ কিছু নেই জাস্ট এবার আমি দেখিয়ে দিচ্ছি রেফারেল আপনি কিভাবে করবেন রেফারেল কিন্তু অনেকেই করতে চান কিন্তু অনেকেই কিন্তু পারেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার যদি বড় ধরনের ফেসবুক গ্রুপের সাথে লিঙ্ক থাকে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল অথবা আদার আপনার যে সোশ্যাল মিডিয়াগুলোর সাথে আপনি লিঙ্ক রয়েছে সেখানে অনেকগুলো মানুষের সমাগম নিশ্চয়ই রয়েছে সেখানে অবশ্যই আপনি যে লিঙ্কটি পাবেন এই যে রেফারাল লিঙ্কটি সেই রেফারাল লিঙ্কটি আপনি একটু শর্ট করে নেবেন শর্ট করে নেওয়া হলে সুবিধা কি যে আপনি খুব সহজে অনায়াসে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে সেটি শেয়ার কিভাবে লিঙ্কটি শর্ট করবেন সেটি হচ্ছে card dot US URL shortener একটি রয়েছে সেটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেই মূল ইন্টারপেজে চলে যাবেন সেই ইন্টারপেজে যাওয়ার পরে এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে আপনি লিঙ্কটি পেস্ট করবেন পেস্ট করার পরে এটি শর্ট করে নেবেন শর্ট করে নেওয়ার ফলে সুবিধা হবে কি অনেক বড় একটি লিঙ্ক সেটি শর্ট হয়ে যাবে এবং সেটি অনায়াসে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রোভাইড করতে পারবেন বা শেয়ার করতে পারবেন এইভাবে আপনি বিটলি অথবা গুগলও ইউজ করতে পারবেন ইউআরএল শর্ট করার আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার চলে আসছে আমি যদি মোড়ে ক্লিক করি মোড়ে ক্লিক করার পরে এখানে যে উইড্রো বাটন রয়েছে সেই উইড্রো বাটনে আপনাকে ক্লিক করতে হবে উইড্রো নেওয়ার জন্য কত অ্যামাউন্ট হলে আপনি এখানে উইড্রো নিতে পারবেন সেটি আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আবার zero point zero zero zero two BTC আপনাকে এখানে আর্নিং করতে হবে সো আর্নিং করার জন্য আপনাকে এখানে কাজ করতে হবে অনায়াসে শুধু শুধু অ্যাকাউন্ট খুলে বসে থাকলে কিন্তু আর্নিং হবে হবে না আপনাকে মনে রাখতে হবে এখানে এক ঘন্টা পরপর বা তিরিশ মিনিট পরপর ক্লেম করার যে সুবিধা তারা দিয়েছে সেটি আপনাকে মেনে চলতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আমি মোর আবার ক্লিক করছি ডিপোজিটে ক্লিক করছি আপনি যদি আর্নিং করে সেটি এখানে ডিপোজিট করতে চান তাও পারবেন সেটির জন্য এখানে যে একটি ছবি দেখতে পাচ্ছেন সেই ছবিটি আপনি আপনার মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে অবশ্যই স্ক্যান করবেন স্ক্যান করলে আপনি অনায়াসেই ডিপোজিটগুলো এখান থেকে করে নিতে পারবেন বিটকয়েন অ্যাড্রেসের মাধ্যমে বিটকয়েন অ্যাড্রেসের অ্যাড্রেস পাওয়ার জন্য বা বিটকয়েন ইউজ করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে কয়েন বেসের মধ্যে আপনি যদি এখনো কয়েন বেস অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে সেটি আমি দেখাচ্ছি কয়েন বেসের মধ্যে চলে যাবেন জাস্ট এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে কয়েন বেসের মধ্যে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন কয়েন বেস অ্যাকাউন্ট তৈরি করলে সুবিধা কি এখানে বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে বিটিসি রয়েছে ইথারাম রয়েছে এক্সআরপি রয়েছে বিটকয়েন ক্যাশ রয়েছে লিডকয়েন রয়েছে সেলার লোমেস রয়েছে জেড ক্যাশ রয়েছে এই ওয়ালেটগুলো আপনি ইউজ করতে পারবেন সো এখানে বিটকয়েন আপনি ক্লিক করবেন বিটকয়েনে ক্লিক করার পরে সরাসরি আপনি ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এখানে যে রিসিভ রয়েছে সেই রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে আপনি এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি আপনি কপি করবেন কপি করার পরে সরাসরি আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি কানেক্টেড হয়ে যাবেন ফসেট ভ্যালি এর সাথে তার মানে আপনার ফসেট ভ্যালির যে আর্নিং গুলো সেই আর্নিং গুলো অনায়াসেই এই কয়েন বেসের যে বিটকয়েন অ্যাড্রেসটি আপনি দিয়েছেন সেই বিটকয়েন অ্যাড্রেসটির মধ্যে চলে আসবে এবং বিটকয়েন থেকে খুব সহজে আপনি বিকাশ অথবা রকেট অথবা নগদের নগদের মাধ্যমে সেটি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন অথবা আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটি হচ্ছে cash wallet BD dot com cash wallet BD dot com এর মধ্যে অনায়াসেই আপনি এক ডলার হলে <clears throat> সেটি সেল করে দিতে পারেন অথবা বাই করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে এখানে কাজ করতে হয় এবং কিভাবে উইড্রোটা নিতে হয় আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে খুব সহজেই অনায়াসেই আপনি উইড্রোটা নিতে পারবেন আমি ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করবো সেই টিপসটি এবার বলে দিচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে মনে রাখতে হবে বেশ মিনিমাম দশটি ওয়েবসাইট আপনাকে সিলেক্ট করতে হবে এই ধরনের এই ধরনের দশটি ওয়েবসাইটে যদি আপনি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় দেন আপনি অনায়াসে মাস শেষে বড় ধরনের ইনকাম না হলে আপনার হাত খরচের টাকাটা শেয়ার করে নিতে পারবেন কোনো রকম জামলা ছাড়াই এ হচ্ছে মোটামুটি আপনার জন্য ট্রিক্স যেটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদের জন্য শেয়ার করি বড় ধরনের ইনকাম আপনার প্রয়োজন নেই আপনি যদি একেবারে কিছু করতে না পারেন তাহলে অনায়াসে এই দশটি ওয়েবসাইটে কাজ করতে থাকেন এবং আশা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি ভিডিও দিয়ে দিয়েছি এই ধরনের ওয়েবসাইট বা অ্যাপসের উপরে আশা করি প্লেলিস্টে গেলে আপনি বুঝতে পারবেন অথবা ভিডিওসে গেলে আপনি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো আপনি পছন্দ মতো দেখে আসতে পারবেন সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনে দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care